আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদেরকে একটি কবরস্থানে কবরস্থানে যে সাইনবোর্ডগুলো দেয় সেই সাইনবোর্ডগুলো লিখে দেখেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করেন কমেন্ট করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুন সালামুন আলাইকুম with